এতদিন পর্যন্ত তীব্র তাপদাহ ছিল তাপদাহের কারণে আমাদের অস্বস্তির কারণে দাঁড়িয়েছে ঘামাচি উঠে গিয়েছিল কিন্তু এখন এই সুন্দর বৃষ্টি হওয়ার কারণে আমাদের একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি বিধাতাকে অসংখ্য ধন্যবাদ যে এই ধারাবাহিকতার পরিবেশের স্বাভাবিক ভারসাম্য ফিরে আসছে